Hello dear viewers and my students, welcome to my channel ATM Sir and today I am going to talk about something expressional sentences, the next part of this. So we are learning something expressional sentences. Dear viewers, আশা করি এতদিনে আপনারা সাবস্ক্রাইব করেছেন আমার চ্যানেলটাকে আর আপনাদেরকে অনেক ধন্যবাদ যে সাবস্ক্রাইব করেছেন আর যারা এখনও করতে পারেনি তাদেরকে বলবো যে এখনই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটাকে তারপর আমরা শুরু করছি so subscribe to my channel ATM sir and please don't forget to press the bell button or bell icon to get the notifications right after the videos get uploaded to my channel ATM sir and now we'll go for the next part I mean third part of expressional sentence the first one is don't take something for granted don't take something for granted so এটা আসলে কি জিনিস so don't take something for granted is something কোনো কিছুকে হাতের মোয়া বা একেবারে সহজ কিছুই না ব্যাপার না এটা মনে না করা সো তাহলে কি বললাম কোনো কিছুকে একেবারেই কিছু মনে না করা বা কোনো ব্যাপার না এটা মনে না করা ওকে সো নাও আমি একটা এক্সাম্পল দিচ্ছি তাহলে আরও ক্লিয়ার হবেন কে বললো যে আয়েলস কোনো ব্যাপার না কিন্তু আমি বললাম যে আয়েলসও অনেক গুরুত্বপূর্ণ সো আয়েলসকে হেলাফেলা করো না বা আয়েলসকে যা তা কিছু মনে করো না একেবারে সহজ মনে করো না তো আমি কীভাবে বলছি দেখেন don't take always for granted আবার খেয়াল করুন don't take always for granted আচ্ছা এখন যদি মনে করেন কেউ বলে যে এই কাজটা খুব কঠিন একজন বলল না না এটা আমার কাছে কোনো ব্যাপার না ইট ডাজেন্ট ম্যাটার তখন আমি বললাম এই কাজটাকে কী মনে করো না একদম সহজ মনে করো না so don't take the work for granted আবার খেয়াল করুন don't take the work for granted এখন আরও একটা দিচ্ছি অ্যাসাইনমেন্টটা সহজ একজন বলছে বাট আমি বলছি যে অ্যাসাইনমেন্টটা কঠিন বা আরেকজন বলছে অ্যাসাইনমেন্টটা কঠিন এই অ্যাসাইনমেন্টটা কঠিন কিন্তু একজন বলছে যে সহজ আমি তাকে বলছি কীভাবে বা আমরা তাকে কীভাবে বলতে পারি দেখুন don't take the assignment for granted আবার খেয়াল করুন don't take the assignment for granted আমি আরও কিছু এক্সাম্পল দিতে পারি যেমন রিডিংকে অনেক সময় ইজি মনে করে so don't take reading for granted don't take its for granted so don't take it for granted don't take that for granted so এই জাতীয় জিনিস হচ্ছে don't take something for granted so look into the next one viewers second ওয়ানটা সো সেকেন্ড ওয়ানটা কি হচ্ছে দেখিনি আই ফ্রিকড আউট অথবা সামান ফ্রিকড আউট সো আমি প্রথমে দেখাচ্ছি আই ফ্রিকড আউট কীভাবে হয় এটা জাস্ট একটা এক্সপ্রেশন সেন্টেন্সেস কেউ অনেক রেগে গেলে এরকম হয় যেমন আমি বললাম the environment was quite annoying আবার খেয়াল করুন the environment was quite annoying the environment was quite annoying অথবা বললাম it was so noisy it was so noisy আবার বললাম I go annoyed by the environment আবার খেয়াল করুন I go annoyed by the environment I belong to এখন এই যে আমি খুব বিরক্ত এই যে পরিবেশে ছিলাম হয়তো খুব বিরক্ত ছিলাম তখন কি হলো এই যে বিরক্ত ছিলাম খুব রাগ করলাম রেগে গেলাম এই রেগে যাওয়াটাকে বলা হয় I freaked out I was annoyed by the environment. I got annoyed by the environment. It was so noisy. I freaked out. So এটা একটা expression. So let's look into the next one, third one. It's so kind of you. Look at this again. It's so kind of you. Is so kind of you যদি কেউ কখনো আপনাকে উপকার করে বা কারোর ব্যবহার আপনার খুব ভালো লাগলো সো এরকম ক্ষেত্রে তার প্রতি একটা প্রকাশ ভালো লাগার প্রকাশ তার প্রতি কৃতজ্ঞতার প্রকাশ তখন কীভাবে করতে হয় যেমন কেউ করলো যে you help me lot I couldn't finish my work by the time given so it's kind of you you help me lot I couldn't finish my task by the time given is so kind of you. আমরা যাচ্ছি এখন ফোর্থ ওয়ানে so let's look at the fourth one it's okay things happen খেয়াল করুন ইটস ওকে থিংস হ্যাপেন এটা কখন মানুষ বলে কে কোনো ভুল করে ফেললো কোনো অন্যায় করে ফেললো বা কিছুটা আসলে ত্রুটিমুক্ত মানে ত্রুটিযুক্ত কাজ হয়ে গেল এরকম ক্ষেত্রে অনেকে কিন্তু একটু অ্যাসেমড হয় তাহলে ashamed of ডুইং সামথিং তখন যদি কেউ এরকম বলে যে sorry I made a mistake sorry I made a mistake I didn't know the right way to do this কি বললাম sorry I made a mistake I didn't do the right way to do this এরকম ক্ষেত্রে তখন আরেকজন যে শুনছেন তাকে সান্ত্বনা দেওয়া উচিত হবে তো সান্ত্বনার জন্য কী বলবেন ইটস ওকে থিংস হ্যাপেন আবার খেয়াল করুন ইটস ওকে থিংস হ্যাপেন এটা একটা খুব সুন্দর expression let's go for the last one today fifth one the last one is something so look at this it takes a cool head আবার খেয়াল করুন it takes a cool head it takes a cool head মানে যখন কোনো কাজ করতে সিদ্ধান্ত নিতে যখন ঠান্ডা মাথার প্রয়োজন হয় বা চিন্তা ভাবনার প্রয়োজন হয় মানে হুট করে কিছু না করা এরকম কোনো কিছু ক্ষেত্রে কী করতে যেমন মনে হয় যে একটা কাজ আমরা কোনো ডিলে যাচ্ছি বিজনেস ডিল বা কোনো কিছু এবং খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হচ্ছে তাহলে এখন কী বলুন ইউগুলো take a decision and which is vitally important for the organisation you belong to so we gonna take a decision or we gonna make a decision which is vitally important for the organisation we work for এরকম ক্ষেত্রে তখন কী বলবেন? It takes a cool head to make a right decision আবার খেয়াল করুন it takes a cool head to make a right decision so আজকে আমরা যে পাঁচটা এক্সপ্রেশন শুনলাম শিখলাম এই পাঁচটা আপনারা অবশ্যই খাতায় লিখে নেবেন এবং একটা দিয়ে অনেকবার প্র্যাকটিস করবেন আমি আগে বলেছি আবার বলছি repetition is the mother of all skills repetition is the mother of all skills so এটা খেয়াল রাখতে হবে যে রিপিট যত করবেন তত আপনার কি হবে এটা পাকাপোক্ত হবে সো আশা করি পরবর্তী যত আমরা এপিসোডগুলো দেখব সবগুলোই আপনারা দেখতে থাকবেন এবং লিখতে থাকবেন নোট করতে থাকবেন আর যদি কখনো কনফিউশন থাকে আমার এইটার মধ্যে এখানে কমেন্টে আপনারা যত ইচ্ছা আপনারা লিখুন সেন্টেন্সগুলো লিখুন কমেন্টে আপনারা লিখতে থাকুন যে এই সেন্টেন্সটা ঠিক আছে কিনা বা আপনি এটার মধ্যে অন্য একটা এক্সাম্পল দিচ্ছেন এই সেন্টেন্সগুলো নিয়ে সেগুলো ঠিক আছে কিনা আমি আমার অবসর সময়ে সবগুলো ঠিক করে দিই আশা করি যে আমার সাথে থাকবেন এবং আমাদের যতগুলো আমার ভিডিওগুলো আপনার ভালো লাগছে সেগুলো একটা শেয়ার করে দেবেন যাতে অন্যদের উপকার হয় কারণ শেয়ারের মাধ্যমেই আপনার জিনিসটা আপনি যেটা জানেন আমি যেটা দিচ্ছি তা অন্যদের কাছে পৌঁছে যাবে please share it to let others know thank you very much for watching me